হয়ে গেছে একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেবো শাটিন মাছ কিন্তু অনেকটা মাংসের মতোই খেতে কারণ এতে খুব বেশি একটা কাঁটা নেই সেই জন্যে এই মাছ দিয়ে fish finger chilli fish fish fry এগুলো করা যায় আমার কিন্তু সব মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে সেই জন্যে পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো তেল পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে সামান্য জল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা টমেটো কুচি একটা চাপা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলাম খুব ভালো করে একটু ঘেঁটে দিচ্ছি আমি যাতে পেঁয়াজ টমেটোগুলো মিশে যায় দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো কষানো আমার হয়ে গেছে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম ঝোলটা একটু শুকনো হয়ে এলে আমি নামিয়ে নেব ঝোল প্রায় ঘন হয়ে এসেছে আমি এই অবস্থায় গ্যাস বন্ধ করে দিলাম গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো তৈরি হয়ে গেল শাটিন মাছের ঝাল যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে